ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট কমপ্লিট করবে কি করে সেটা বলে দেবো আমি প্রথম হলো ক্লিক করে ব্যাকপ্যাক পাবেন তেরো তারিখে ইনে লালটা ক্লিক করে কপি করে রাখবেন পরে বলছে এটার বিষয়ে ওয়ালবেক বন্দুক ফ্রিতে পাবেন ব্যাটার রয়্যাল গেম দুবার স্কোয়াডের সাথে খেলতে হবে তারপরে পাঁচটা কিল করতে হবে যে কোনো মোড়ে তারপরে কিলা স্কোয়াডে বইয়া নিতে হবে আঠেরোটা করতে হলে এই ওয়ালবেট বন্দুকটা পাবেন ওই টোকনটা তারপরে বলেছিলাম যে কপি করে রাখতে ওটা হোয়াটসঅ্যাপে পেস্ট করে লিঙ্কে পেস্ট করে ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে এসে ফেসবুক অ্যাকাউন্ট দুই নম্বর ফেসবুক অ্যাকাউন্ট নালে গুগলের অ্যাকাউন্ট যদি থাকে গুগল সিলেক্ট করে পাসওয়ার্ড বসিয়ে এরকম ইন্টারফেস দেখতে পাবেন তারপরে ক্লিক করবেন দেখবেন হয়ে গেছে ব্যাক করে মেন গেমে আসবেন এসে দেখবেন আবার এখানেও একই ইন্টারফেস দেখাবে তারপরে প্যাসেট নিতে পারবেন আর দুই দিন খেলে আমি যে টোকন করেছি সেই টোকন দিয়ে আমি লুট বক্সে নিয়ে নিলাম লোল হয়ে গেল আমার সাথে ভুল করে আমি টোকন দিয়ে লুট বক্স কিনে নিলাম ওয়াল বেড নিব মনে করলাম ফ্রিতে ওয়াল বেড দিচ্ছে समझ रहे हो समझ रहे हो তাকে তো বললামই আমি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর লুট বক্স এমন হবে প্যারাশুট কোথায় গেল প্যারাশুট এই তো প্যারাশুট এরকম হবে দেখতে